যেভাবে সকাল হয় ভোরের আলো ফুটতে উঠে ফুটে উঠেছে ভোরের আলো ফুটে উঠেছে ধীরে ধীরে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ রেল স্টেশনে রেল স্টেশনের সকালটা ঠিক কেমন তা দেখার জন্য আমরা চেষ্টা করছি রেল স্টেশনের যেদিক থেকে চট্টগ্রাম সিলেট ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া থেকে যেদিক থেকে ট্রেনটা আসবে ঠিক সেদিকে আমরা তা করে রেখেছি আমাদের ক্যামেরা এখনও বেশ কয়েক মিনিট দেরি আছে ট্রেন আসতে তো আমরা এই সময়টাতে ভিডিও করে নিচ্ছি দেখছি দেখেন আশুগঞ্জ রেল স্টেশনের একটা এপার থেকে ওপার হওয়ার জন্য একটা ব্রিজ করেছে সেই ব্রিজে মানুষ অবশ্য চলাফেরা করে না খুবই নেহাত কম আর ব্রিজের উপরে একজন মানুষ ঘুমিয়ে আছে এই কিভাবে ঘুমিয়ে আছে আল্লাহ মালুম কারণ এখন প্রচুর মশা আমরা দেখতে পাচ্ছি রেল স্টেশনের পাশ আমরা যেহেতু উপরে অনেক উপরে দাঁড়িয়ে আছি তা আস্তে আস্তে এটা যে আশুগঞ্জ রেল স্টেশনের আশেপাশে এই যে হচ্ছে দিকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গ্যাস এখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পিছন থেকে সূর্য উদয় হচ্ছে ধীরে ধীরে আমরা এরপরে দেখতে পাচ্ছি আশুগঞ্জের যে যত শিল্প কারখানা সেই শিল্প কারখানাগুলোর গ্যাস বেড়ে যাচ্ছে আশুগঞ্জের আরেকটি উল্লেখযোগ্য জায়গা জায়গা হচ্ছে সাইলো আসুন সাইলো সে সাইলো আমরা দেখতে পাচ্ছি ওই যে দেখা যাচ্ছে সাইলো যেটা অনেক উঁচু জায়গা সাইলো এটা তো সাইলোর পাশ ঘেসে শরতের সাইলোর পাশ ঘেসে শরতের কাশবন কাশবনের পাশে রেল স্টেশন এবং রেল স্টেশনের মানুষজন সকালবেলা ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছে অপেক্ষারত মানুষজনকে দেখা যাচ্ছে এই আমরা দেখতে পাচ্ছি দূরে তার মাছ মজার বিষয় হচ্ছে মাঝখান থেকে এমন একটা কাটা আছে যে কাটাটা দিয়ে আসলে রেল লাইনের দুই পাশ দিয়ে রেল লাইনের নিচ দিয়ে রাস্তা আছে সে রাস্তার মাঝখানে যেহেতু কাটা আছে কাটাটা দেখা যাচ্ছে সুন্দর একটা খাদের মতন গাড়ি চলে গেল এই যে রেল স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা রেল স্টেশনে আমরা বসে বসে মানুষজন টিকিটের জন্য এবং গাড়ির জন্য অপেক্ষা করছে আর রেল স্টেশনের পাশ দিয়েই চলে আশুগঞ্জের যে রেল স্টেশন আশুগঞ্জ যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত কারণ আশুগঞ্জ রেল এবং বাস পাশাপাশি স্টেশন হাঁটা পথ মাত্র তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট তো আমরা দেখতে পাচ্ছি রেল স্টেশনে দ্বারা মানুষজন অপেক্ষা করছে এবং সেই অপেক্ষারত মানুষদেরকে আমরা ভোরের পাখির মতো তারাও তাকিয়ে আছে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে আমরা ক্যামেরা তাক করেছি যেহেতু যে মানুষজন হেঁটে হেঁটে রেলের জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছেন ট্রেন আসবে ট্রেন আসবে মানুষের অপেক্ষা অপেক্ষা মানুষের অপেক্ষা ট্রেন আসবে ট্রেন কোথায় আসবে এই স্টেশনে ট্রেন আসবে তিতাস ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নদী তিতাস সে তিতাসের নামে যে ট্রেন সে ট্রেন আসবে কিছুক্ষণের মধ্যেই যাতায়াত মানুষজন অপেক্ষা করছে আমরা জুম করে দেখাচ্ছি কত ভোরের সকালটা দেখেন কীরকম মোহনীয় আকারে ফুটে উঠছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি সূর্য উঠে উঠবে এখনই সূর্য উদয় উঠাউঠি করছে ওই যে দেখা যাচ্ছে সূর্যের আনাগোনা সূর্য মেঘকে ঢেকে রেখেছে সূর্যকে আমরা পুরো স্টেশনটাকে ব্রিজ বাদে সম্পূর্ণ জায়গাটাকে দেখানোর চেষ্টা করছি ট্রেনের জন্য অপেক্ষা করছে মানুষজন ট্রেন আসবে শীতে আমরা এই সকালটাকে উপভোগ করছি এখন অক্টোবর মাস অক্টোবরের আজ চার তারিখ আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য সকাল আস্তে আস্তে সকাল হয়ে উঠেছে মানুষ মানুষের অনেক আনাগোনা ঢাকা যাবেন ঢাকাগামী মানুষের জন্য মানুষের ট্রেন স্টেশনে অনেক অপেক্ষা ওই যে দেখা যাচ্ছে আশুগঞ্জের পাশ দিয়ে আশুগঞ্জে নাম লেখা নাম ফলক সে নাম ফলকের পাশে দাঁড়িয়ে আছে দুজন দেখতে ওই দূর থেকে ট্রেন আসবে দুজন দর্শনার্থীকে দেখতে পাচ্ছি যারা ট্রেন রেল স্টেশনের এই উপরে উঠেছেন তারা ছবি তুলছেন সকালবেলা আমরা মূলত রেল স্টেশনের যে ওভারব্রিজ আছে ওভার পাস আছে সেই পাস কেন্দ্র করে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি আমরা দেখতে পেলাম একজন তরুণ ছবি তুলছেন রেল স্টেশনকে কেন্দ্র করে আশুগঞ্জ স্টেশনের পাশেই রয়েছে একটি বিল্ডিং যে বিল্ডিংটা নজরুল ইসলাম ডাক্তার নজরুল ইসলাম বিল্ডিং নামে পরিচিত আমরা উপর থেকে যতটুকু দেখাতে পাচ্ছি তাই দেখাচ্ছি আমরা এক পাশ থেকে ব্রিজের আরেক পাশ চলে এসেছিলাম এবং আর একটা মজার বিষয় হচ্ছে একই সাথে এখানে আশুগঞ্জে রেল স্টেশন বাস স্টেশন এবং মাইক্রোবাস এবং কার স্টেশন কারের স্টেশন একই সাথে আমরা এখন উল্টো পাশ থেকে যেতে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের দূর থেকে যে রেল স্টেশনের নিচে দাঁড়িয়ে আছেন মানুষজন হাঁটছেন কে ভোরের সকালটা ভোরটা মূলত আশুগঞ্জের সকালটা আমরা দেখতে পাচ্ছি আনন্দময় পরিবেশ ঘিরে আমাদের যে চলাচল মানুষের জীবনযাপনের জন্য মানুষ যে চলে জীবনযাপনের জন্য মানুষের চলাফেরা জীবনযাপনের জন্য মানুষের আহ্বান জীবনযাপনের জন্য মানুষের সকালবেলা ঘুম থেকে উঠে নামাজের পরে বেরিয়ে পড়া এবং এক জায়গা থেকে আরেক জায়গায় কর্মক্ষেত্রে চলে যাওয়া এর মতো আনন্দদায়ক জিনিস আর কিছু নেই ভোরটা আসলে অনেক মজার অনেক আনন্দদায়ক কারণ রোদ বাড়ার সাথে সাথে মানুষের যেরকম কষ্ট শুরু হয়ে যায় সেই কষ্টটা কিন্তু আমরা ভোর অন্য সময় পাই না শীতের সকালবেলা কিন্তু অনেক স্নিগ্ধ থাকে পরিবেশটা তো আমরা এই স্নিগ্ধ পরিবেশে দেখতে পাচ্ছি কত মানুষজন কম কত ঠান্ডা আবহাওয়া পাখিরা উড়ে যাচ্ছে দিগন্তে নীর দিগন্তে এক চাচা তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন কোথায় যাবেন তার পিছে পিছে আরও কয়েকজন যাচ্ছেন কোথায় যাবেন তারা সকালের আকাশটাকে আমরা দেখছি আকাশে মেঘ কারণ গত রাতে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে মেঘটা একটু অন্ধকারচ্ছন্ন থাকে অনেক সময় যদিও কিছু বেশিরভাগ সময় মেঘ বৃষ্টি হওয়ার পরে মেঘটা কেটে যায়